হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তাবিজাত বইটি একজনের কথা দিয়েছিলাম যে বইটি ফ্রি দেবো সেজন্য আমি আপনাদের মাঝে ফ্রি দেওয়ার চেষ্টা করছি তো আমরা লিঙ্কটি কপি করলাম সর্বপ্রথম বলে রাখি আমি এই ফ্রি বই দিই কারণ আমার পেছনের লোক লেগে গেছে তো তারা চেষ্টা করে আমার চ্যানেলটিকে যে কোনোভাবে শেষ করার জন্য তো এই কারণে আমি কিন্তু ফেসবুক পেজ খুলেছি আপনারা এই ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন আমি সর্বাধিক চেষ্টা করবো আপনাদের মাঝে বই ফ্রি দেওয়ার জন্য আর আরেকটি কথা বলে রাখি যে আপনারা আমার ফ্রি দেওয়ার মন মানসিকতা থেকে বুঝতে পারছেন যে আমি কেমনভাবে মানুষকে দেওয়ার চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনারা আমার খুবই টাকার প্রয়োজন সেজন্য আপনারা দুই হাজার টাকা দিয়ে আমার কাছ থেকে সমস্ত কালেকশন একবারে নিতে পারেন যদি আপনাদের বিশ্বাস হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তার আগে আপনাদেরকে লিঙ্কটি ব্রাউজারে দিয়ে দিচ্ছি এই লিঙ্কটি কষ্ট করে লিখবেন লিখার পরে আপনারা ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করার সঙ্গে সঙ্গে এটা বইটি ওপেন হয়ে যাবে এবার ডাউনলোড অপশন বাটনে ক্লিক করলে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পেজটিতে লাইক করবেন সালাম